সোলো লেভেলিং একটি জাপানি জনপ্রিয় অ্যানিমেশন মুভি যার আইএমডিবি রেট অনেক হাই নয় দশমিক তিন এখানে এমন একটি আজব বিশ্বে দেখানো হয়েছে যেখানে শিকারী এবং মানুষ সবাই জাদুকরী ক্ষমতার অধিকারী একদল মানব জাতিকে নির্দিষ্ট ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভয়ঙ্কর দানবদের সাথে লড়াই করবে সুং জিনু নামে একজন কুখ্যাত দুর্বল শিকারী বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রামে লিপ্ত থাকে একদিন সে একটি অপ্রতিরোধ শক্তিশালী অন্ধকূপ থেকে বেঁচে থাকার পরে সিস্টেম নামক একটি রহস্যময় প্রোগ্রামে তাকে খেলোয়াড় হিসাবে বেছে নেয় এবং ফলস্বরূপ তাকে শক্তিতে সমন্বয় করার জন্য অত্যন্ত বিরল ক্ষমতা দেওয়া হয় তারপরে অন্ধকূপগুলির গোপনীয়তা এবং তার ক্ষমতার আসল উৎস আবিষ্কার করতে জিনু একটি অভিযান শুরু করে সে মানুষ এবং দানব সব ধরনের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে যেহেতু মুভিটি আপকামিং তাই সব তথ্য দেওয়া সম্ভব হয়নি